স্বাভিমান অঞ্চলের আরম্ভ হয়েছে ফিল্ম পুষ্পা টু শুটিং মালকানগিরে ফিল্মর পুরা টিম পৌঁছে এই শুটিং করছি মালকানগিরির হ্যাঁ, জঙ্গল পাহাড় ইলাকার ফিল্মর শুটিং করা যাচ্ছে নির্দেশক সুকুমার পোলাণ্ডর আসিবা ডিওপি কুবা মিরেল স্লো এবং আসোসিয়েট ডিরেক্টর সহিত এই কোড়ি জনিয়া টিম মালকানগিরি আন্ধ্র সীমান্তবর্তী কালিমেলা অঞ্চলের শুটিং পাই প্রক্রিয়া আরম্ভ করেছেন তো ইয়ে হচ্ছে সেই চিত্র যে টিম কেমতি পৌঁছিকি শুটিং ସୁଟିଂ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ମାଲକାନଗିରିର ଜଙ୍ଗଲ ପାହାଡ଼ ଇଲାକାରେ ଏହି ଫିଲ୍ମର ସୁଟିଂ କରାଯାଉଛି ନିର୍ଦ୍ଦେଶକ ସୁକୁମାର ପୋଲାଣ୍ଡରୁ ଆସିଥିବା ଜିଓପି କୁବା ମିର୍ସେଲୋ ଏବଂ ଆସୋସିଏଟ୍ ଡିରେକ୍ଟରଙ୍କ ସହିତ କୋଡ଼ିଏ ଜଣିଆ ଟିମ୍ ଯାହାକି ମାଲକାନଗିରି ଆନ୍ଧ୍ର ସୀମାନ୍ତବର୍ତ୍ତୀ କାଲିମେଳା ଅଞ୍ଚଳରେ ସୁଟିଂ ପାଇଁ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଅ, ପୁଷ୍ପା ଟୁ ଚଳଚ୍ଚିତ୍ରକୁ ନେଇ কল্পনা জল্পনা লাগি রয়েছে কেতবে মালকানগি সৈমান অঞ্চলের সুটিং হওয়া কথা সামনা কু আসুলা তো আউ কেতবে পোলেরু অঞ্চলের সুটিং হওয়া কথা সামনা কু আসুলা বর্তমান পুষ্পা টু প্রথম থর করে পুষ্পা টিম্র তমাম ক্রু মেম্বর্স আপনার দেখিপারে ডিরেক্টর সুকুমার অনেক এবং ডিওপি রয়েছেন পোল্যান্ডু আসি ডিওপি দেখুবে আপনার ସ୍କୁବା ସେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ମାର୍ଶଲ ଅ, ସ୍କୁବା ଏବଂ ତମାମ ପୁଷ୍ପା ଟିମ୍ର ବର୍ତ୍ତମାନ କ୍ରିଉ ମେମ୍ବର ସେଠାରେ ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି ଏବଂ ଅ, ମାଲକାନଗିରି ସୀମା ଭିତରେ ସେମାନେ ବିଭିନ୍ନ ଲୋକେସନ୍ସକୁ ଦେଖୁଛନ୍ତି ସୁକୁମାର ଅଛନ୍ତି ପୁଷ୍ପା ଟୁର ଡିରେକ୍ଟର ଅ, ସୁନାମ ଧନ୍ୟ ଡିରେକ୍ଟର ଅଛନ୍ତି ସୁକୁମାର ତାଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବା ଅ, सर अ, आपको लोकेशंस कैसा लग रहा है उड़ीसा में क्या प्लानिंग है చాలా బాగుందండి ఇట్స్ వెరీ గుడ్ చాలా చాలా బాగుందండి कैन स्पीक इन हिंदी बहुत अच्छा है <laughs> क्या, प्लानिंग है सर पुष्पा टू को लेके उड़ीसा में क्या क्या सब how many scenes you are going to shoot here in Odisha what is your plan we shoot more and but I think just सचिन the locations not in decided there was some news that in Swabhiman Anchal you know the one Jhola bridge was there one hanging bridge was there and one ghati was there Hantalguda ghati is there you are planning some shoots not in decided actually we are planning that's it how far you like this location whatever uh, you are just. uh, Awesome. Is it fit for your uh, sequence, your theme, Pushpa 2? Uh, soon you, we are going to see that Pushpa rule in Malkangiri. Definitely. Yes. Ja yes. sunuthule uh, শুনুଥିଲେ সুকুমার কৌଥିଲେ ডিরেক্টর ডিওপি অছন্তি স্কুবা পোল্যান্ডରୁ ଆସିଛନ୍ତି ପୁଷ୍ପା ଟୁର ଯିଏ ଚଳଚ୍ଚିତ୍ରର ସୁଟ୍ କରିବେ ତାଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବା ପୋଲାଣ୍ଡରୁ ଆସୁଥିବା DOP director of photography how you like this location as per the theme of movie Pushpa 2, is it fit for all every sequence? <laughs> Not for every, but it looks like land of make believe. So we'll try to make something here. Yeah, for sure. Uh, what is your experience in this uh, tribal area? Because it is an inaccessible area, rich sceneries in terms of uh, scenery and beautification. It is very rich. Is it all fit for your movie, your theme? Yeah, because it's not destroyed by uh, people. Yeah, so so we we found very pure environments and beautiful located, and what is uh, for us also important, good located through the sun sun angles, so we can use mostly sunlights. Yeah. yeah. Okay. Uh, you're planning for night shoot or day shoot will be there in this, this is A secret. This is a secret I can't tell any, any details about shooting. Uh, you have shot many films in Poland and worldwide. Uh, how you like these locations in India, especially this tribal location, tribal peoples and all yeah, this? The, the people are uh, maximum involved uh, for the production side, so, so it's easy to, to cooperate uh, between the departments on the set and I am very uh, huge fan of Indian movie. Okay. How you like this uh, industry in India? especially this Maitri movie maker. Yeah, the, the, it's my third movie with uh, such a great producer. And with a pleasure I see that we are grooving together. Okay. You are grooming together. Thank you, Mr. Skuba. Hope for the best and best of luck for Pushpa 2. Uh, associate director Prasad ji अच्छा प्रसाद जी सहित आलोचना करवा प्रसाद जी कैसा लग रहा है यहाँ का लोकेशन अच्छा Good. बहुत अच्छा है अंचल में कुछ शूट हुआ करके एक मैसेज आ रहा था उसको कैसे देख रहे हैं आप ऑल लोकेशन बुडिस ऑल लोकेशन शूट और क्या प्लानिंग है कब तक आपका शूट होगा इधर नाइन्थ नाइन्थ और ninth to twenty ninth ninth to twenty कितना सीन होने का है प्रसाद जी जब आप लोग हंतलगुड़ा गए थे आप खुद हंतलगुड़ा गए थे और हैंगिंग ब्रिज भी देखे थे आ, तो क्या कितना सीन्स होने का है मलकानगिरी में police police police shots police scenes Allu Arjun superstar उनका भी कोई सीन होगा उड़ीसा में मलकानगिरी में नेक्स्ट शेड्यूल नेक्स्ट शेड्यूल तो हम बोल सकते हैं कि अल्लू अर्जुन उड़ीसा आएंगे fans are waiting all around Odisha and all over India they are waiting anxiously to see Allu Arjun in Odisha Malkangiri uh, तो फैंस uh, का इंतजार वेटिंग खत्म होगा जून जुलाई जून जुलाई फिल्म कब तक रिलीज होने का स्पेकुलेशंस uh, किया जा सकता है फिल्म अ, नहीं है ओके जहाँ शुणुले एसोसिएट डिरेक्टर प्रसाद थिले तमाम क्रू मेंबर्स आपण देखि पार्थुबे ଏବଂ ଆପଣ ଲୋକେସନ୍ ଯଦି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏ ହେଉଛି ମାଲକାନଗିରି ସୀମାବର୍ତ୍ତୀ ଲୋକେସନ୍ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଅ, ପୋଲୁର ଅଞ୍ଚଳର ଲୋକେସନ୍ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କିଛି ଗ୍ରାମବାସୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଓଡ଼ିଶାର ଗ୍ରାମବାସୀ ମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଆ, ଆ, କ'ଣ ଦେଖିଲେ କ'ଣ କ'ଣ ସବୁ କଲେ ଆପଣମାନେ ଏଠି ଟିମ୍ ସହିତ ଏ ଯେ- ଯେ ସବୁ ଦେଖିଲି ଭଲ ଅଛି ସବୁ ସବୁ ସୁଟିଂ ହେବା କଥା ଏଇଟା ଭଲ ପୁଷ୍ପା ଟୁ ଭଲ ହବ ସୁଟିଂ କଲେ କ'ଣ ସବୁ କରାଇଲେ ଗାଁ ଲୋକମାନେ ସବୁ କ'ଣ କଲେ ଗାଁ ଲୋକ ସବୁ କାମ କଲେ ପାଣି ଭିତରେ ଏବାଡ଼େ ସେବାଡ଼େ ଆଇଲାଣି ସବୁ ସୁଟିଂ କଲାଣି ବଢ଼ିଆ ଅଛି କହିଲାଣି ଆ, କ'ଣ କଲ ବାବୁ କ'ଣ ସବୁ କରାଇଲେ ଏ ଯେଉଁ ଡିରେକ୍ଟର ମାନେ ଆସୁଛନ୍ତି ହଁ କ'ଣ କଲେ କ'ଣ କହିବି ସାର୍ କ'ଣ କରାଇଲେ କ'ଣ କଲ ପାଣି ଭିତରେ କ'ଣ ଏମିତି ସାଲି ସାଲିକିନା ଗଲୁ ଏମିତି କ'ଣ ହଁ କାନ୍ଧରେ କ'ଣ ବୋଇଲା ପରେ ଏମିତି ଆକ୍ଟିଂ କରିଲୁ ଚନ୍ଦନ କାଠ ବହୁଥିଲ ହାତରେ ହଁ ନାଇଁ ମାନେ ଆକ୍ଟିଂ କରିଲୁ ଭାଇ ଆପଣ କ'ଣ କଲେ ଆପଣ କ'ଣ କଲେ ସାର୍ କ'ଣ କଲେ ସୁଟିଂରେ କ'ଣ କଲେ ହଁ ଏ ବୋଲି ଆଣିଦେଲେ ପରା নিশ্চিত ভাবে গোটিয়ে কাঠ গণ্ডি কিংবা চন্দন কাঠ বহিবার গোটিয়ে প্রকার রেকি করা যাইছিল আপন দেখি পারুথিবে যে তমাম আদিবাসী যে পরম্পরা এবং সংস্কৃতিকু নেই কেমিতি পুষ্পা টুরে হুয়েত কিছু ঝলক দেখি পারিবে আপন দেখি পারুথিবে আদিবাসীঙ্ক তীর ধনু বিভিন্ন প্রকার অ্যাকশন শুট এঠারে কেমিতি করা যাব সে নেই গোটিয়ে প্রকার রেকি করা যাইছি আপন দেখি পারুথিবে যে তমাম টিমর সদস্য সেমানে অছন্তি সেমানে বর্তমান ରେକି କରିବା ପରେ ବର୍ତ୍ତମାନ ସେମାନେ ନିଜ ନିଜ କ୍ୟାମ୍ପକୁ ଫେରିବେ ଏବଂ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆ, ଆଲୁ ଅର୍ଜୁନକୁ ଆପଣ ଦେଖିପାରିବେ ଓଡ଼ିଶା ମାଟିରେ ଦେଖିପାରିବେ କିମ୍ବା ମାଲକାନଗିରିରେ ଦେଖିପାରିବେ ବୋଲି ଯାହା ଆ, ଡିରେକ୍ଟର ଏବଂ ଆସୋସିଏଟ୍ ଆ, ପ୍ରଡ୍ୟୁସର ସେମାନେ ମତାମତ ଦେଉଥିଲେ ମାଲକାନଗିରି ପୋଲୁର ଅଞ୍ଚଳରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଜାନକୀ ପଟ୍ଟନାୟକଙ୍କ ସହ ଦେବବ୍ରତ ସାନା କନକ ନ୍ୟୁଜ୍